ব্রাজিল বাস খাইছে না wait wait for Argentina the day is coming the day is হতে পারে আজকেই বাস খাবে আই ডোন্ট নো বাট হতে পারে হতে পারে যেই দলকে নিয়ে যত বেশি বাড়াবাড়ি করা হবে সেই দল তত বড় বিশাল বাস খেয়ে বিদায় নিয়ে চলে যাবে আর আমি দোয়া করি আল্লাহ তুমি তুমি আল্লাহ আর্জেন্টিনাকে হারায় দাও বাংলাদেশের মানুষকে শান্তিতে ঘুমাতে দাও একটা দল হারলে উই হ্যাভ নো টেনশন কারণ যতগুলো লাফায় এই দুইটা দলকে নিয়ে লাফায় বউ করে আর্জেন্টিনা স্বামী করে আচ্ছা তোরা বাড়ির ভিতরে কিলাকিলি কর মানা যায় ওমা এরা আবার রাস্তাঘাটে অনলাইনে ফেসবুকে টিকটকেও কিলাকিলি করে সেই ভিডিও মানুষ আমার শেয়ার দেয় বলে হুজুর দেখেন <laughs> আল্লাহ এদেরকে হেদায়াত দান করো প্রণামের বাট একটা কথা শুরুতে না বললে পারছি না <clears throat> যুবকরা খেলা বোঝে এরা এরা গোল বোঝে কেমনে কোথায় গোল দিতে হয় বল কেমনে কাট করতে হয় পাস করতে হয় যুবকরা বোঝে এরা যে লাফাবে দিস ভেরি সিম্পল মাইয়েরা লাফায় কেন মানে কেন ওয়াই এর একটা ব্যাখ্যা আছে আমার কাছে দেখবেন ছাগলের এক বাচ্চা যখন দুধ খায় এক বাচ্চা দুধ খেয়ে লাফায় আর এক বাচ্চা দুধ খাওয়া ছাড়া এমনি ফাল পাড়ে তো কিছু কিছু মেয়ে যারা এই সমস্ত মেসির ভক্ত নেইমারের ভক্ত এটা ছাগলের I am really sorry I am really sorry আছে এরকম মেয়ে আছে আই রিয়াল মেসি সে মরলে ইন্নালিল্লাও পড়বে না মেসি ওর বাপ মরে কোন দেখতেও আসবে না ঠিক কিনা বলে আর সে মেসি কিনে পাগল আজকালকার কিছু কিছু যুবকরা মেসিকে যেই পরিমাণ ভালোবাসে নেইমারকে যেই পরিমাণ ভালোবাসে আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয় তার এক চুল পরিমাণ যে নবীকে ভালোবাসত তার জন্য আল্লাহর জান্নাত অজীব হয়ে যেত সারাটা দিন মেসি কিনে পাগল হয়ে থাকে প্রোফাইল পিকচার মেসি মেসি কোথায় হারলো একদম সঙ্গে সঙ্গে পোস্ট সারা দিন মেসি নেইমার কিনে পোস্ট করে কিন্তু আমার এই বাংলার পবিত্র মাতৃভূমিতে যখন আমার নবীর সম্মানে আঘাত করা হয় নবীর সানে আঘাত করে কথা বলা হয় নবীর সানে গালি দেওয়া হয় তখন সেই মেসি ভক্ত যুবককে হারি কেন্দ্রে খুঁজে পাওয়া যায় না তখন তোমাদের ভালোবাসা কই থাকে হ্যাঁ মুনাফিকে বাদ দিতে হবে আমাদের আদর্শের জায়গা হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ত করেন কোন প্রকার এই সমস্ত অহেতুক কাজে নিজেকে আর জড়িয়ে রাখা যাবে